করছিলাম যে কিভাবে একটা জায়গা ফিল করতে হয় ভরাট করতে হয় ফিল মানে কি ভরাট ভর্তি করা একটা জায়গা সিলেকশন বা কোনো লেয়ারকে পূর্ণ করতে কি কি কাজ আমাদের করতে হবে এটা আমরা গতদিন দেখছিলাম তারপরে দেখছিলাম কি তারপরে দেখছিলাম প্যাস টুলসের কাজ টুলসের কাজ টুলসের কাজ বুঝতে কারো কি সমস্যা আছে এখানে টুলস তারপরে হিলিং ব্রাশ হ্যাঁ আমরা যদি নতুন একটা ছবি ওপেন করি ওপেন নিউ ছবি জাস্ট এটা টুলসটা নিয়ে একটু ধারণা দেয় আমরা যদি হিলিং ব্রাশ ব্যবহার করি স্পট হিলিং ব্রাশ ব্যবহার করি তাহলে দেখবেন যে যে কোনো স্পটের উপর ক্লিক করার সঙ্গে সঙ্গে স্পটটা এখান থেকে রিমুভ হয়ে যায় ঠিক আছে আর তার নিচে যে হিলিং ব্রাশ আছে এটা একই রকম কাজ করে কিন্তু এটা আরও একটু নিখুঁত কাজ করে সেই জন্য আমাদের করতে হয় কি যে কোনো এক জায়গা থেকে স্যাম্পল কপি করতে হয় একটা স্যাম্পল কপি করার জন্য অল্টার চাপতে হয় এবং এখান থেকে ক্লিক করতে হয় ক্লিক করার পরে আমরা স্পটের ওপরে যখন কার্সার নিজে ক্লিক করবো ওই জায়গাটা এই স্যাম্পলের সঙ্গে সামঞ্জস্য রেখে ফিল করে দেবে ভরাট করে দেবে ওই জায়গাটা এই যে এখানে আছে হিলিং ব্রাশ হ্যাঁ ওটা দিয়ে তো হচ্ছে হিলিং হ্যাঁ, ব্রাশ এটাই হিলিং ব্রাশ ওর মধ্যে আছে ওর ওর ভিতরে আছে spot healing brush healing brush spot healing brush just একটা ক্লিক করার সঙ্গে সঙ্গে দাগটা নাই হয়ে যায় কিন্তু হিলিং ব্রাশ হচ্ছে যে কোনো এক জায়গাতে স্যাম্পল আগে কপি করতে হয় এই জায়গার স্যাম্পল আচ্ছা, পরিষ্কার আসে সেই জায়গার স্যাম্পলটা কপি করলাম কপি করার পরে অল্টার অল্টার চাপলে এইরকম একটা চিহ্ন আসবে তারপর একটা ক্লিক করব ক্লিক করার পরে স্যাম্পলটা কপি হয়ে গেল হ্যাঁ, হ্যাঁ লেফট ক্লিক করে তারপরে আমি যে কোনো স্পটের উপর নিয়ে গেলে ও অটোমেটিক্যালি ওই ওই জায়গার সঙ্গে সামঞ্জস্য রেখে এই জায়গাটা ফিল করে দেবে আর হচ্ছে জাস্ট খালি স্পটটা ওটা শুধু স্পট তুলে দিবে হ্যাঁ কিন্তু সামঞ্জস্য রাখবেন এটাই তো তাই না দুইটা হ্যাঁ স্পট করে কি আশপাশের কালারটাকে নিয়ে যায় ওই জায়গায় ফিল করে দেয় যেমন ওই ওর এর আগে ওই জন্য আমরা আর একটা জিনিস কন্টেন্ট অ্যাওয়ার্ড শিখছিলাম তাই না হ্যাঁ। এই জন্য আমরা আগে শিখছিলাম যে কন্টেন্ট অ্যাওয়ার্ডটা কন্টেন্ট অ্যাওয়ার্ডটা শেখার জন্য আমরা কোনটা নিছিলাম ছবি ডেস্কটপে আছে গ্রাফিক্স ক্লাস এর ভিতরে আছে এই ছবিটা নিয়েছিলাম কন্টেন্ট অ্যাওয়ার্ডটা বোঝার জন্যে আমরা এই জায়গাটা যা ছবিটা সিলেক্ট করছিলাম ওইটার মধ্যেই কন্টেন্ট অ্যাওয়ার্ড আছে তাই না না কন্টেন্ট অ্যাওয়ার্ডের কাজটা করে ওটা আমি দেখাচ্ছি এখানে হচ্ছে যে শিফট ব্যাকস্পেস চাপলে এই অপশনটা আসে এখান থেকে আমরা কন্টেন্ট অ্যাওয়ার্ডটা সিলেক্ট করে দেব এবং ওকে করব এদিকেও আছে এই অপশন ওকে করার সঙ্গে সঙ্গে হলো কি ও আশপাশের কালারটাকে নিয়ে ভেতরের কালারটা ফিল করে দিল এখানে আর কোনো মানুষ নেই ব্যাকগ্রাউন্ড একেবারে নিখুঁতভাবে রিমুভ হয়ে গেছে এখানে ওই কাজটাই হয় যখন আমরা হিলিং ব্রাশ ব্যবহার করি স্পট হিলিং ব্রাশ ব্যবহার করি ও ওই কাজটাই করে সেম কাজ করে জাস্ট আমরা ব্রাশের মাধ্যমে করতেছি এই যা এই কাজটা ও সেমভাবে করে স্যার ওই রিমুভ করে দিলেন হচ্ছে কি ভুলে গেলাম কন্ট্রোল ব্যাক পেজ নাকি ওটা শিপ স্পেস টাওয়ার যে এটা কথা বলতেছেন এটা হচ্ছে হ্যাঁ। যে কোনো জায়গা সিলেক্ট করার পরে জায়গাটা ভরাট করার জন্য আমাদের হচ্ছে রাইট বাটনে সরি এই selection button selection tool select থাকার পরে রাইট বাটনে ক্লিক করে যে ফিল আসে এটা আমরা শর্টকাট কমেন্টেও করতে পারি সেটা হচ্ছে ব্যাক স্পেস এখানে হচ্ছে আমরা ফরগ্রাউন্ড হ্যাঁ, আমরা foreground colour foreground colour background colour colour pattern এগুলো শিখছি কতদিনে কিভাবে দিতে হয় আপনি গতদিন মিস করে অনেক বড় মিস করছেন ভিডিও ক্লাস নিয়ে এখানে হচ্ছে ইজি এই জিনিসটা এমনি ক্লিক করলেই পারবেন ভিডিও দেখলেই পারবেন কোনো সমস্যা হবে না হিলিং ব্রাশটা যেন ভুলে না যান কারণ এর কাজ আছে এই জন্য আরেকবার দেখাচ্ছি এটা এটা আর আলোচনা তেমন হবে না কিন্তু এই সিলেকশনের এই কাজটা আমরা প্রতিনিয়ত করতে থাকবো তখন মাথা ক্লিয়ার হয়ে যাবে আচ্ছা স্পট হিলিং ব্রাশ ওই ওইভাবে কাজ করে যে প্রথম যে স্পট হিলিং ব্রাশ সেটা করে কি আশপাশের কালারটা নিয়ে এই জায়গাটা ভরাট করে দেয় পরের হিলিং ব্রাশ করে কি যে যে কোনো এক জায়গা থেকে স্যাম্পল নিয়ে ওই জায়গাটা ভরাট করতে হবে আমি যদি ডার্ক সাইডে কাজ করি অবশ্যই ডার্ক সাইডে ফ্রেশ কোনো জায়গা থেকে স্যাম্পল নিয়ে এই জায়গা কাজ করব এখানে টানা হেঁচড়া করার দরকার নাই টানা হেঁচড়া করলে এই দেখেন একটা দাগের মতো পড়ে গেছে এটা জাস্ট ক্লিক করে করে কাজ করবেন বোঝা গেছে জাস্ট সূক্ষ্ম ছোট ছোট আর রিমুভ ওটা নিলে ওটা হ্যাঁ। মানে টেনে টেনে কাজ করে হ্যাঁ, না না টেনে টেনে এগুলোতে টেনে টেনে কাজ করে ক্লিক হ্যাঁ, করে করে আচ্ছা, আচ্ছা। হ্যাঁ তারপরে হচ্ছে কি প্যাঁচ টুলসের কাজ দেখছিলাম আমরা ফাইল ওপেন প্যাঁচ টুলসের কাজ দেখছিলাম আমরা আমরা যদি প্যাঁচ টুলস দিয়ে এখান থেকে কোনো ছবি নেই নিয়ে যদি এখানে নিয়ে আসি এখানে ভালোভাবে বহা আসছে না এর জন্য আমাদের প্রথমে যে ছবিটা নিয়েছি এটা এই ছবিতে ভালোভাবে বহা যাবে আমি যদি এই ছবিটা সিলেক্ট করি হ্যাঁ, ভালো সিলেক্ট করলাম এটা তো প্রথমে এইভাবে থাকবে দাঁড়ান জাস্ট খালি প্যাস টুল নিয়ে ক্লিক করে সিলেক্ট হয়ে যাবে প্যাস ড্র্যাগ করতেছি আকার ড্র করতেছি ড্র করে সিলেক্ট করলাম সিলেক্ট করবো এটা একটা অপশন এটা যদি এখান থেকে নিয়ে গিয়ে যদি এইখানে ছেড়ে দেই উঠাই দেই তাহলে এ করবে কি এই জায়গার ব্যাকগ্রাউন্ডটা ওই জায়গায় ভরাট করে দেবে ঠিক আছে আমার এখানে ব্যাকগ্রাউন্ড নিয়ে ওই জায়গাটা ভরাট করছে হ্যাঁ। ঠিক আছে আমি যেখানে মানে নিয়ে গেছি এখানে যে ফুলের উপর নিয়ে যায় যদি রাখি তাহলে এ করবে কি এই ফুলটাই ওখানে নিয়ে যাবে বুঝা গেছে এখন রাইট বাটনে ক্লিক করে যদি ওখানে ইউজ প্যাস অ্যাজ ডেস্টিনেশন এটা যদি ক্লিক করে দেয় তখন হবে কি এটা নিয়ে গিয়ে আমি যদি অন্য কোথাও রাখি হ্যাঁ ও করবে কি এটা নিয়ে যে ওখানে রেখে দিল এই এই কালারের ওপরে আমি যদি এটাকে ডার্কের ভিতরে নিয়ে যাই ও ব্যাকগ্রাউন্ডটা ডার্ক করে দেবে আর যদি আমি এটাকে লাইটের ভিতর নিয়ে যাই ঠিক আছে তারপরে আছে যেটা যে টুলসটা আছে হচ্ছে কনভার্ট আওয়ার মুভ টুলস এটা সিলেক্ট করার পরে যদি আমি এটাকে এই জায়গায় নিয়ে এসে ছেড়ে দিই তাহলে কি হবে এ করবে কি এটা এই জায়গায় নিয়ে আসলো এবার এই জায়গার কালার দিয়ে ওই জায়গায় ফিল করে দিল এই জায়গায় নাই ফুলটা এই জায়গায় ফুলটা আসছে এবং এ করছে কি এই জায়গায় যে ব্যাকগ্রাউন্ড ছিল সেই ব্যাকগ্রাউন্ডটা এখানে দিয়ে দিছে এখানে ফিল করে দিছে আর রেড আই টুলস পরবর্তীতে আছে red eye tools red eye টুলসের কাজ দেখ তেমন দরকার নাই ওটা আমরা অন্যভাবে করব সেটুরেশনের কাজ যখন করব তখন আরও ক্লিয়ার ধারণা হবে ওটা দরকার নাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ টুলস হচ্ছে ব্রাশ টুলস ব্রাশ টুলসের চেয়ে গুরুত্বপূর্ণ কিছুই নাই হ্যাঁ, আমরা ব্রাশ টুলসের কাজ শিখবো আজকে মানে না আচ্ছা। মানে আমরা আমরা এতদিন কি করছি প্রথমে শিখছি মুখ টুলসের কাজ হ্যাঁ, তারপরে সিলেকশনের হ্যাঁ। কাজ শিখছি তারপরে যে সিলেকশনের এরিয়া এরিয়াটাকে ফিল করা যায় কিভাবে তারপরে শিখলাম কি আমরা ম্যাজিক ম্যাজিক ট্যাজিক এগুলো হচ্ছে গিয়ে সিলেকশন টুলসের হ্যাঁ, কাজ তারপরে আমরা শিখলাম কি spot healing brush patch tools এগুলো শিখলাম আর কি হ্যাঁ, এখন আমি ব্রাশ আই ড্রোপার টুলসও শিখছিলাম ও ওটার যত ছিল তত হয়েছে আর ফিল করার কাজটা শেখানো হয়েছে আর শেখানো হয়েছে ভরাট করা যে কোনো কালার ফিল করা ভরাট করা যে সিলেকশন দিয়ে ফিল করলাম না এই যে এখানে এখানে ফিল করলাম এখানে যখন ব্যাকগ্রাউন্ডে ফরগ্রাউন্ডের কালার দিচ্ছি তখন এখানে ফরগ্রাউন্ডের কালার আসতেছে আবার যখন ব্যাকগ্রাউন্ডের ব্যাকগ্রাউন্ডের কালার দিচ্ছি তখন ব্যাকগ্রাউন্ডের কালার আসতেছে আবার যখন হচ্ছে গিয়ে প্যাটার্ন দিচ্ছি প্যাটার্ন শিখাইছিলাম এটা গুরুত্বপূর্ণ ছিল প্যাটার্নটা আপনারা প্যাটার্ন শেখেন নিয়ে ও প্যাটার্নের একটা জিনিস তো আপনাদের দেখানো হয়নি হ্যাঁ। ওটা দেখাবো অ্যাডভান্স লেভেলের প্যাটার্নে দেখাবো ইয়েদের শিখাইছি যে আগের ব্যাচে হ্যাঁ প্যাটার্নের একটা জিনিস শেখাইনি শেখাবো ইনশাল্লাহ যে কিভাবে প্যাটার্ন সিলেক্ট করে তৈরি করতে হয় হ্যাঁ মানে করে নিয়ে এটা হ্যাঁ। হ্যাঁ, আবার কিছু জিনিস এদেরকে শিখাইছি যেটা শিখাইনি আপনাদের আর শুনে বড় করলা হ্যাঁ। ওই জন্য বানাইছে সেটা কিভাবে বানাবে সেটা স্যার শিখাতে তো হ্যাঁ আমি আমি যেটা বললাম না বললাম স্যার সেটা শিখাচ্ছে অ্যাডভান্স লেভেলে হ্যাঁ, কিছু কাজ আছে আমি যে কোনো অংশ থেকে মনে করেন এই অংশ থেকে যদি আমি একটা একটা ক্ষুদ্র অংশ কেটে হ্যাঁ। ক্ষুদ্র অংশ কেটে সেটাতে প্যাটার্ন তৈরি হবে এই কাটার সিস্টেমটা একটা বিশাল সিস্টেম হ্যাঁ। কতটুকু কাটবো কোথা থেকে কাটবো এটা শেখানো হয়নি এটা শেখা দরকার আমরা যে কোনো একটা প্যাটার্ন যদি এখান থেকে সিলেক্ট করি সেই সিলেক্ট করার পরে এমনভাবে আমাদের কাটতে হবে যেন রিপিট করলে পুরোটা ওই রকম হয়ে যায় কোনো দাগ টাগ যেন আশপাশে বোঝা না যায় শুরু শেষ যেন কিছুতেই বোঝা না যায় এটাতেই দেখানো যেতে পারে দেখানো যাবে না আচ্ছা কপি করে নেই ছবিটা five new okay control V করলাম এখন দেখেন এখান থেকে একটা অংশ নিয়ে বাকি অংশ কেটে দেবো আমরা একটা অংশ নেই কোন অংশ নিলে ভালো হয় যেটা রিপিট হবে ভালো এইটুকু নিতে পারি আমরা এইটুকু নিলে হবে একটা স্টেপ যেন খাপ খাইয়ে যায় এতটুকু নিতে হবে কি দেখেন এই পাশে আমি এই লাইনটা নিছি ওই জন্য এই পাশে এই লাইনটা ছেড়ে দিতে হবে তাছাড়া ডবল লাইন আসবে কিন্তু এখন এখান থেকে এই অংশটুকু নিছি তাহলে নিচে হচ্ছে গিয়ে এই অংশটাকে নিতে হবে নিচে এই অংশটুকু নিতে হবে তাহলে নিচে আমি এই কোন অংশটুকু নেব এইটুকু অংশ এইটুকু অংশ কোথায় এই যে এইটুকু এটা এটা এইটুকু না এটা এইটুকু না হ্যাঁ, হ্যাঁ, এইটুকু অংশ হ্যাঁ, এইটুকু অংশ বাদ করতেছে যেহেতু ওইটুকু তো নিচে নিচ্ছে না আবার নিচে তিনটে হবে ওটা তো হয়নি ওটা দেখো আর এটা দেখো হ্যাঁ নিচে একটু এতটুকু নিলে হবে এইদিকে নিলে নিচে টানতে হবে আচ্ছা দেখি আবার দেখি এখান থেকে এতটুকু নিলাম নিচে বেশি চলে গেছে এই পর্যন্ত নিব হ্যাঁ ওই স্টপ এখানে এক একটা এক এক রকম ওই জন্য ঝামেলা হচ্ছে আরো বড় অংশ নিতে হবে এটার এই ছবির আরো বড় অংশ নিতে হবে এটা একরকম আমি মাথা মেলাতে পারতেছি না কি জন্য এটা এই পাশে এই রকম আছে এটার এই পাশে টান টান আছে এটাও তো লাগবে নির্দেশে না কি জন্য নির্বে নির্বে না বড় অংশ এটা ছোট অংশ হয়ে গেছে পুরোটাই নিতে হবে এই পুরোটাই নিতে হবে হিসাব করে দেখলাম হয় না আমি যদি কন্ট্রোল সি কন্ট্রোল ভি এখন জিনিসটা বুঝায় দেয় আগে এটাকে হাইড করে হচ্ছে হ্যাঁ একটু ব্যঞ্জন আচ্ছা আপনি এখানে শুরু করলেন হ্যাঁ আর এই যে লেভেল পর্যন্ত আপনি নেবেন এই পর্যন্ত হচ্ছে হ্যাঁ আপনি নিয়ে হবে হবে হওয়ার কথা স্যার হবে না এতটুকুর কথা বলতেছেন না হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা আমি নিলাম আচ্ছা কন্ট্রোল হ্যাঁ, বললাম এখন এটা দেখার বুদ্ধি কি আমি দেখি এখন হয় কিনা এটাকে আমি কপি করে এই পাশে নিয়ে আসি মানে এই যে বেশি নিছেন এই সাইডে এই সাইডে মানে এই যে দাগের মাঝখানে গ্যাপ মানে এই আচ্ছা। একটু কেটে দেন এটা একটু কেটে হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ কেটে দিলাম হ্যাঁ। এই পাশে একটু বেশি গেছে কেটে দিলাম ঠিক আছে হ্যাঁ, এখন আমি যাই এটাকে দেখি হয় কিনা এটাকে নিলাম কপি করে এই পাশে নিলাম ঠিক আছে আচ্ছা। এবার এই দুটো সিলেক্ট করলাম সিলেক্ট করে দুটো একসঙ্গে সিলেক্ট করলাম দুটা একসঙ্গে সিলেক্ট করলাম করে নিচে নিয়ে আসলাম হয়েছে একটু আমি দেখি এটা যদি ঘুরেও ওই দিক দেওয়া যায় তখন একটু নিচ থেকে নেওয়া লাগবে আর একটু নিচে নেওয়া লাগবে তাহলে হয় হয়নি তো স্যার মিলেই নিতে হবে মিলতেছে না না স্যার কারণ এই লাইনটা তো এইদিকে যাচ্ছে না বোঝা গেছে আমি ওই জন্যই বললাম যে এটা পুরোটাই নিতে হবে সেইভাবেই করা আছে কিন্তু কিছু জিনিস আছে কিছু জিনিস আছে ওইভাবে না করে এটা পুরোটাই লাগবে এই প্যাটার্নের এই অংশটা পুরোটাই লাগবে এমনভাবে এই প্যাটার্নটা তৈরি যে কেটে নেওয়াটাই হচ্ছে বড় কথা প্যাটার্নে যেন সব দিকে সমান হয় এটাও ঠিকই আছে এখান থেকে হয়তো কিছু করা যেতে পারে আচ্ছা এটা মেবি হবে কেটে নেওয়ার বিষয় থেকে একটা অংশ কেটে নেই এখান এখান থেকে কতটুকু অংশ কাটলে হবে এটা সহজ এটা হবে ওটা একটু জটিল ছিল আমি যদি এখান থেকে নেই এখান থেকে এই পর্যন্ত নিলেই হচ্ছে তাই না হবে না এতটুকু নিলেই হবে বোধ হয় হবে কি কন্ট্রোল সি কন্ট্রোল ভি দেখে নিতে হবে এটাকে যদি এখান থেকে এই পাশে নিয়ে আসি কপি করে ঠিক আছে আর এই দুটাকে যদি আমি সিলেক্ট করে নিচে নিয়ে আসি হয়েছে না তার মানে এটা এইটুকু কাটলেই হচ্ছে এখন যদি এটাকে আমরা প্যাটার্ন তৈরি করি প্যাটার্ন তৈরি করি প্যাটার্ন কীভাবে তৈরি করে মনে আছে জাস্ট এটাকে সিলেক্ট করব এটাকে সিলেক্ট করার আর একটা বুদ্ধি কি অংশ কেটে নিছে তো বুদ্ধি কি এই লেয়ারের উপরে যে ছবিটা আছে এই ছবির উপরে কন্ট্রোল চেপে ক্লিক করলেই সিলেক্ট হয়ে যায় দেখেন সিলেক্ট এরিয়া আসছে চারদিকে হ্যাঁ নিখুঁতভাবে এখানে নিখুঁতভাবে কাটা আছে ওই জন্য আমি আর সিলেকশন টুলটা টানলাম না যে জাস্ট সিলেক্ট করে নিলাম এত অংশ ক্লিক করে নেয়ার পরে আমি করলাম কি এডিটে গিয়ে ডিফাইন প্যাটার্ন প্যাটার্নের একটা নাম দিতে হবে দিলাম একটা নাম দেওয়ার পরে আমরা এখানে গিয়ে এই জায়গাটাকে ফিল করব নতুন একটা লেয়ার নেই এখন এটাকে প্যাটার্নটাকে দেখাই দেই হয়ে গেছে না এটা কাটার টেকনিকের উপরে এখন ওইভাবে কেটে দেখতে হবে নিজেরাই মিলায় মিলায় দেখতে হবে পাশে ওপরে নিচে মানে মেলে কিনা যদি মিলা যায় তাহলে হয়ে গেল ওটা হচ্ছে টেকনিক মাথা দিয়ে চিন্তা করে কাটতে হবে যে কোনো একটা ছোট্ট অংশ কেটে নিয়ে এইভাবে প্যাটার্ন তৈরি হয়ে গেল পুরোটা প্যাটার্ন তৈরি এই ভিতরে লেখা আছে লেখা সহ আসছে আমি এইটার দাম নেবে দামি প্যাটার্ন আপনার থেকে টাকা চাইবে হ্যাঁ আপনারা প্যাটার্ন অনেক জায়গায় পাবেন ন তবে হচ্ছে অনেক সময় আপনার দরকার পড়বে এরকম প্যাটার্ন বিভিন্ন অংশের থেকে খুঁজে নেয়া সেক্ষেত্রে কি করবেন সেটা দেখালাম তাছাড়া আপনি হচ্ছে গিয়ে অনলাইনে প্রচুর প্যাটার্ন ফ্রি পাবেন গুগলে গিয়ে যদি ফ্রি প্যাটার্ন লিখে সার্চ দেন তাহলে এই যে প্যাটার্নের অনেক সাইড আছে সাইড আছে এখান থেকে আপনারা অটোমেটিক প্যাটার্ন ডাউনলোড করতে পারবেন ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন এই যে প্যাটার্ন রেডিমেড প্যাটার্ন এগুলো তৈরি করা আছে ওইভাবেই কাটা আছে কেটে রেডি করা আছে এগুলো এই যে কিছু আছে প্রিমিয়াম টাকা দিয়ে কিনতে হবে আর কিছু এগুলো টাকা দিয়ে কিনতে হবে কিছু আছে ফ্রি ফ্রি প্যাটার্নগুলো আপনারা ব্যবহার করতে পারেন সুন্দর সুন্দর অসংখ্য প্যাটার্ন আছে এরকম অনেক সাইজ আছে অল ফ্রি ডাউনলোড প্রচুর প্যাটার্ন সাইট আছে এখান থেকে আপনারা প্যাটার্ন সিলেক্ট নিতে পারেন দেখেন অসংখ্য রকমের প্যাটার্ন আছে কাজের জন্য আমাদের প্যাটার্ন ব্যবহার করতে হতে পারে কি ধরনের ব্যবহার এই যে আমার যে জামাটা আছে এখানে যে স্টাইপগুলো আছে এটা প্যাটার্নের তৈরি করা আছে অনেকের কাপড়েই দেখবেন এ ধরনের প্যাটার্ন আছে হ্যাঁ টেক্সটাইলে এর কাজ প্রচুর হয় এছাড়া আমরা যে দেয়াল টেয়াল দেখি টাইলস যে টাইলস যে আছে এই টাইলসে তো প্যাটার্ন এই টাইলসও প্যাটার্ন দিয়ে তৈরি একটা প্যাটার্ন রেডি করতে হয়েছে এভাবে রেডি করার পরে সেটা হচ্ছে কি প্রিন্ট করছে এখানে কন্ট্রোল ডি চাপলে ডিসিলেক্ট হয় কন্ট্রোল ডি ডি কাজ করে না রাইট বাটনে ক্লিক করে ডিসিলেক্ট করেন উপরে ডিসিলেক্ট আসে না আগে সিলেকশনের যে কোনো একটা টুলস সিলেক্ট সিলেকশনের তিনটা টুলস আছে একটা হচ্ছে গিয়ে মার্কিউ টুলস একটা লেসো টুলস আছে কুইক সিলেকশন টুল যে কোনো একটা সিলেক্ট আচ্ছা, করে রাইট বাটনে ক্লিক করেন ওপরে ডিসিলেক্ট আসে না কি বলে ডিসিলেক্ট আমার আসলো আপনার আসলো না কি জন্য পাইছেন হ্যাঁ কন্ট্রোল ডি চাপলে ওই কাজটা কি কাজ করতেছে শুনো এটা সিলেক্ট করা নাই আমি চাচ্ছি যে কি সিলেক্ট করা আছে একটা টুল সিলেক্ট হ্যাঁ। করা নাই আমি চাচ্ছি যে কোনো টুলই সিলেকশন এখন থাকবে না তাহলে ওখানে অন্য কোনো টুলসে দাও আচ্ছা সে মুভ টুলে দিলাম না মুভ টুলে না আচ্ছা আপনি কি বলতেছেন আমি তো বুঝলাম না আপনার কথা আমার কথা হচ্ছে এখানে তো সিলেকশন করা রাইট বাটনে ক্লিক করেন টুলের পরে রাইট বাটনে ক্লিক করেন ওকে তাহলে এটা কোনটা চাচ্ছেন এটা চাচ্ছেন না আমি আর টুল সিলেকশনে চাচ্ছি না সেটা হবে তাই সিলেক্ট যে কোনো একটা টুল সিলেক্ট থাকবে আচ্ছা দেখেন আমি পরের প্রসঙ্গে যাই ব্রাশ টুলস সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লাস ব্রাশ টুলসের ক্লাস আপনারা যদি নতুন কোনো ডকুমেন্ট নেন বা কোনো জায়গায় যদি কোনো ব্রাশ টুল সিলেক্ট করেন এইদিকে এইদিকে ব্রাশ টুলসের কাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লাস আমরা যদি ব্রাশ টুল সিলেক্ট করি সিলেক্ট করার পরে ফরগ্রাউন্ডে যদি একটা কালার দেই যে কোনো একটা কালার দিই দিয়ে যদি এখানে ব্রাশ করি তাহলে একটা কালার এখানে ব্রাশ হবে আমরা যদি মার্কিউ টুলস দিয়ে কোনো কিছু সিলেক্ট করি তার ভেতরে যদি ব্রাশ টুলস দিয়ে ব্রাশ করি তাহলে এটা শুধু ওর ভেতরেই ব্রাশ হবে এর বাইরে হবে না আর যদি কোনো সিলেকশন না থাকে সেক্ষেত্রে ব্রাশ টুলস দিয়ে যেখানে খুশি সেখানে আমি ব্রাশ করতে পারি আমার যে ব্যাকগ্রাউন্ড লেয়ার আছে এই লেয়ারের ওপরেই ব্রাশ করতেছি আবার আমি নতুন লেয়ার নিয়ে সেখানেও ব্রাশ করতে পারি মানে এখানে অপাসিটি কমে দেওয়া আছে আমি যদি ব্রাশ টুল সিলেক্ট করার পরে রাইট বাটনে ক্লিক করি তাহলে ব্রাশের অপশন চলে আসে প্রথম যেটা আছে সেটা সাইজ ব্রাশের সাইজ ছোট বড় করা যায় এটা দিয়ে আমরা তো এটা দিয়ে ব্রাশের সাইজ ছোট বড় করতে পারি ব্রাশের সাইজ ছোট বড় করার আর একটা অপশন হচ্ছে গিয়ে third bracket end third bracket start আমি থার্ড ব্রাকেট স্টার্ট যদি ক্লিক করি তাহলে ছোট হবে আর ইন ক্লিক করলে বড় হবে রাইট বাটনে না অনেক সময় বলো রাইট বাটনে ক্লিক করলাম আমি ক্লিক করে হচ্ছে আমি চাচ্ছি এর চেয়ে একটু বড় নেব দিলাম অনেক বড় হয়ে গেল এত বড় তো আমি চাইনি কিন্তু এইখানে এখানে হচ্ছে কি কিতে এখানে কিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমি দেখতেও পারতেছি যে কত বড় হচ্ছে কি হ্যাঁ কিবোর্ডের key third bracket start third bracket end হ্যাঁ এখন রাইট বাটনে ক্লিক করার পরে দেখবেন যে সবার এর সবার হচ্ছে গিয়ে এখানে দ্বিতীয় অপশন যেটা আসে সাইজের পরেই হার্ডনেস এই হার্ডনেসটা যদি আমি হান্ড্রেড পারসেন্ট রাখি রেখে যদি ড্র্যাক করি তাহলে দেখেন আশপাশের অংশটুকু সলিড একেবারে শার্প সলিড কিন্তু আমি যদি হার্ডনেসটা কমায় দিই একটু তাহলে দেখবেন সাইডটা একটু ব্লার হয়ে গেছে আমি যদি আরও করে হার্ডনেস একেবারে কমায় দিই তাহলে দেখেন ফেদারের মতো কাজ করতেছে এটা ফেদারের মতো কাজ করতেছে একই সেম কাজ ফেদার যত বাড়ালে যে হয় হ্যাঁ হার্ডনেস কমালে ওই কাজটাই করে এই কাজটা আমরা আরেকভাবে করতে পারি সেটা অল্টার চাপবো ব্রাশ টুল সিলেক্ট থাকার পরে অল্টার চাপবো চেপে রাইট বাটনে ক্লিক করব ক্লিক করে ছাড়বো না ধরে রাখবো যদি ডানে বামে সরাই এটা ছোট বড় হয় আর যদি উপর নিচে করি নিচের দিকে দিলে হার্ডনেসটা বাড়বে আর উপরের দিকে গেলে হার্ডনেস কমে যাবে হ্যাঁ, ঠিক আছে আমার যতটুকু দরকার এখান থেকে আমি এইভাবেও সিলেক্ট করতে পারি জাস্ট ব্রাশ টুল সিলেক্ট থাকতে হবে অল্টার চাপবো রাইট বাটনে ক্লিক করে না সেরে ডানে বামে ড্র্যাগ করব ডানে বামে ড্র্যাগ করলে এটা ছোট বড় হবে আর যদি আমি ওপর নিচে ড্র্যাগ করি তাহলে এটা হার্ডনেস বাড়বে এবং কমবে আমার যতটুকু দরকার আমি ততটুকু রাখবো রেখে ব্রাশ করব আর এটা ব্রাশের কালার কই থেকে পাই ব্রাশ আমি যে রং করতেছি এই রংটা কই থেকে পাচ্ছে এই ফরগ্রাউন্ড কালারে আমি যে কালারটা নির্ধারণ করে দেব সেটাই হচ্ছে গিয়ে ব্রাশের রং ঠিক আছে আমি একটা নতুন ডকুমেন্ট নেই এত ছোট কেন বড় একটা নীল ওয়েবের মতো মাপের একটা নিলাম এর ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট আসলো আমি একটা এটার একটা ব্যাকগ্রাউন্ড দিই সাদা আচ্ছা ব্যাকগ্রাউন্ড দেওয়াও শিখাই যদি এরকম ব্যাকগ্রাউন্ড না থাকে কীভাবে দেবেন আমি এটাকে কালার করে দিই সাদা একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করতেছি আমি ঠিক আছে এই লেয়ারটাকে আমি ব্যাকগ্রাউন্ড লেয়ারে রূপান্তর করতে গেলে কী করতে হবে না আমার লেয়ারে যেতে হবে নিমে যেতে হবে এবং ব্যাকগ্রাউন্ড ফ্রম লেয়ার লেয়ার থেকে ব্যাকগ্রাউন্ডে ট্রান্সফর্ম করো হ্যাঁ হয়ে গেল এই লেয়ারটা ব্যাকগ্রাউন্ড এখন আমি এখানে হচ্ছে গিয়া ব্রাশ টুলস দিয়ে ব্রাশ করি হ্যাঁ। যে কোনো ব্রাশ আমি করতে পারি এখানে হ্যাঁ। আচ্ছা দেখেন কারো যদি ব্রাশ টুলস রাইট বাটনে ক্লিক করে না পান এখানে দেখেন ওপরে ব্রাশ অপশন বাড়ে ব্রাশের পাশে একটা অপশন আছে হ্যাঁ, এখানে ক্লিক হ্যাঁ। করলে এটা চলে আসে আর রাইট বাটনে ক্লিক করলে ব্রাশ টুল সিলেক্টের পরে এখানে তো চলে আসবেই আর এখানে দেখেন একটা সেটিং অপশন আছে একের পাশে সেটিং আইকন এখানে ক্লিক করার পরে দেখবেন যে সবার প্রথমে এই জিনিসটা থাকে সবাই যখন আপনাদের বাসায় গিয়ে যখন ওপেন করবেন ব্রাশ টুলের এই ইয়েটা এইরকম পাবেন এখান থেকে আপনি যে কোনো ব্রাশ সিলেক্ট করতে পারেন আপনি দেখতে পারবেন যে ব্রাশটা কীরকম এই যে ঘাসের ব্রাশ নিছেন এই ঘাসের কালার একটা সবুজ দেয় এখানে ঘাস দিয়ে ঘাস ব্রাশ করবেন ঘাস হয়ে যাবে এটা বড় করে দেই আপনি আচ্ছা, দেখেন ঘাসের ব্রাশ করলাম এ করতেছি কি ফরগ্রাউন্ডের কালার এবং ব্যাকগ্রাউন্ডের কালার দুটাই ইউজ করতেছে না দুটোই নেবে এ ব্যাকগ্রাউন্ড ফরগ্রাউন্ডে দুই কালার নিয়ে এখানে কালার দিচ্ছে এবং একটা নির্দিষ্ট শেপে দিচ্ছে এবং সেই শেপটাও এলোমেলোভাবে পড়তেছে একই এক এক সময় এক এক রকম পড়তেছে দেখছেন একই জিনিস কিন্তু বারবার এক একবার এক এক রকমভাবে করতেছে আচ্ছা এখানে দেখেন এরকম অনেক ব্রাশ টুলস আমাদের বেশিরভাগ কাজই ব্রাশ টুলসে করতে হবে হুম আমি হচ্ছে গিয়ে এটা বড় করে নেই এখানে একটা ক্লিক করি দেখেন এইরকম আসলো না এখন এটাকে টেনে এইরকম ক্লিক করি কীরকম আসলো রাইট বাটনে ক্লিক করার পরে এই জিনিসটা আমরা এইভাবে দেখতে পারি আবার যখন আমার মনে হচ্ছে না এইরকম না আমি একটু অন্যভাবে দেখবো আমার মনে হচ্ছে আমি একটু অন্যভাবে দেখব সেক্ষেত্রে আমরা করব কি এই যে এখানে আইকনে যাবো সেটিং রাইট বাটনে ক্লিক করে এই সেটিং আইকনে যাব গিয়ে করব কি এখানে স্টোক নেইল স্টোক নেইল করলে দেখা যাবে যে এটা যদি আঁচড় কাটি সেক্ষেত্রে কীরকম দেখাবে এটা যদি ড্রাগ করে ব্রাশগুলো যদি ড্র্যাগ করি তাহলে সেটা আঁচড় কাটলে কীরকম দেখাবে আমাদের এটাও দরকার করতে পারে অনেক সময় এখানে দুইটা জিনিস শো করে একটা হচ্ছে ব্রাশটা আসলে দেখতে কীরকম যেটা আমরা ওখানে দেখতে পারতেছিলাম তার পাশে দেখাচ্ছে যে আঁচড় কাটলে কীরকম দেখাবে এই ব্রাশটা সিলেক্ট করি সিলেক্ট করার এই যে আঁচড় কাটলাম এরকমগুলো কীরকম দেখাবে সেটা দেখাচ্ছে বেশি ডিজাইনাররা এই জিনিসটাই রাখে এটাই রাখে এটা বুঝতে সুবিধা হয় আপনাদের যদি এই রকম না থাকে আপনারা করবে কি এখানে সেটিংয়ে ক্লিক করে জাস্ট স্টোক থামনে এটা করে দেবেন যে স্টোক এই যে আমরা আঁচড় দিলাম এটাকে স্টোক বলে এই স্টোকটা ও দেখাবে স্টোক না স্ট্রোক আছে অবশ্যই আছে হ্যাঁ, সবারই আছে এটা কেন তুমি ব্রাশ করলে এখানে যে কোনো ব্রাশ নিয়ে এইরকম করে আপনারা দেখতে পারেন দেখেন স্যার এটা ব্রাশ ঠিকই নেওয়া হচ্ছে এটা কালার করা ইয়ে সেটা দেখছেন ব্রাশ এই সিসিতে এর আরো অনেক মানে ডিটেইলস আছে ওকে সিসিতে আরো অনেক ডিটেলস আছে যেটা এখানে নাই দেখি এখানে আছে কি না এখানেও নাই সিসিতে আছে ক্রিয়েটিভ ক্লাউড আছে না হ্যাঁ। এটা তো আমার সিএস সিক্স ক্রিয়েটিভ ক্লাউডে আরো আরো অপশন আছে যে অপশনগুলো এখানে নাই যেমন হচ্ছে কি আমরা যদি একটা রাউন্ড ব্রাশই নেই প্রথমে রাউন্ড একটা ব্রাশ নেই রাইট বাটনে ক্লিক করে প্রথমে রাউন্ড ব্রাশ নেই যে রাউন্ড ব্রাশ আছে না একেবারে রাউন্ড ক্লিক করলে একটা রাউন্ড আসে ড্র্যাগ করলে এরকম আসে এটা রাউন্ড ব্রাশ আমরা যদি রাউন্ড ব্রাশও নেই তাহলে একটা অপশন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আর একটা অপশন আসে সেই অপশনটা হচ্ছে গিয়ে এইরকম এই যে এখানে দেখবেন যে এটা ব্রাশ সেটিং বলা হয় ব্রাশ সেটিং এই যে আমরা ঘাস দেখলাম না ওই ঘাসটা এই ব্রাশ সেটিংয়ের মাধ্যমেই নির্ধারণ করে দেওয়া আছে অপশনগুলো এখানে যে অপশনগুলো আছে প্রত্যেকটা অপশন নির্ধারণ করে দেওয়া আছে কীরকম এখানে আমরা ক্লিক করলে কি হচ্ছে একটা গোল আসতেছে কিন্তু দেখেন এখানে হচ্ছে বাঁকানোর অপশন আছে এখানে বাঁকানোর অপশন আছে এখানে ক্লিক করি এখন দেখেন কীরকম হয়ে গেল বাঁকা হয়ে গেছে না এখানে বাঁকা হয়ে গেছে দেখেন এখানে ক্যালিগ্রাফিক এইভাবে করা যায় হুম এখানে ক্যালিগ্রাফি এইভাবে আমরা করতে পারি এটা এটা হচ্ছে গিয়ে রাইট বাটনে ক্লিক করার পরে সিসিতে দেখবেন এখানেই দেয়া আছে এই অপশনটা এই অপশনটা এখানেই পাবেন কিন্তু এখানে আলাদা এখানে আসতে হয় আমাদের এই এটা নিয়ে একদিন পুরোটাই আলোচনা করব ব্রাশের এই অংশটা নিয়ে এটা একটা বিশাল বড় অংশ এটা দিয়ে হচ্ছে গিয়ে অনেকের হয়তো মাথায় চুল দিতে হয় ঠিক আছে এখান দিয়ে জাস্ট একটা চুল তৈরি করে নিয়ে সেটা দিয়েই হচ্ছে গিয়ে চুল বানানো যায় ঘাসটা কি হয় বানাইছে কিন্তু স্যার ঘাস তো ওটা হ্যাঁ, দেখতেছি কি হতে পারে আর ব্রাশ কিভাবে তৈরি হয় প্রশ্ন আসতে পারে না এই ব্রাশগুলো কিভাবে তৈরি হলো ব্রাশ তৈরি করা খুব ইজি আপনি জাস্ট এখান থেকে ডিফাইন প্যাটার্ন যেভাবে তৈরি করলাম ব্রাশ ওইভাবেই তৈরি হয় আমি জাস্ট হচ্ছে গিয়ে এটা দিয়েই কাজ করে দেখাই লেসো টুলস দিয়ে লেসো টুলস দিয়ে কোনো কিছু ড্র করি জাস্ট আমি এটা ড্র করলাম ড্র করে এখানে একটা কালার দিলাম কালারটা একেবারে ডার্ক দিই এখানে একটা কালার দিলাম ঠিক আছে এটাকে যদি ডিফাইন ব্রাশ করি এডিট এখানে ডিফাইন প্যাটার্ন ছিল না হ্যাঁ এখানে ডিফাইন ব্রাশ আছে তার উপরে ডিফাইন ব্রাশ প্রিসেট আমি এটার নাম দেই কি নাম দেব ভি ভির মতো না দেখতে ভি নাম দিলাম তো এখন যদি আমি ব্রাশ টুল সিলেক্ট করি সিলেক্ট করার পরে যদি আমি এখানে দেখি ভি নামে কোনো কিছু আসছে নাকি ভির মতো এই যে ভি আসছে আসছে না এটা এটাই তো এখন আগে ডি সিলেক্ট করে নিয়ে তারপর ভিতরে দেখি হ্যাঁ ডি কন্ট্রোল ডি হলো না আমি ইয়াতেও করতে পারি যেমন যে কোনো ছবিকেও আমি হচ্ছে ব্রাশ বানাতে পারি হ্যাঁ যে কোনো ছবিকেও এইভাবে ব্রাশ বানাইতে পারি No. সব বন্ধ করে দিই এই যে আমি এই ছবিটাকেও ব্রাশ হিসেবে ব্যবহার করতে পারি এই অংশটুকু আমি নিলাম ছবির এই অংশটুকু সিলেক্ট করে নিলাম নিয়ে কি করব এডিট ডিফাইন ব্রাশ প্রিসেট একটা নাম দেব এফ এল ঠিক আছে ফ্লাওয়ার এ ফেলে দিলাম সংক্ষেপে দিলাম এখন আসি এসে এখন নতুন একটা ডকুমেন্ট নিয়ে ফাইল নিউ ওকে এখানে এখানে আমি হচ্ছে এই ব্রাশটা এখানে পাওয়া যাবে না রাইট বাটনে ক্লিক করে এখানেই থেকে খুঁজে বের করে দেখি এই যে এটা আসছে ব্রাশ নাম্বার কত কালারটা চেঞ্জ করে দেই যে কোনো ছবিও এভাবে ব্রাশ হয় কালার চেঞ্জ করে দেই ইয়েলো করি যে কোনো ছবিকেও ব্রাশ তৈরি যে হ্যাঁ ইচ্ছা মতো যে কোনো ছবিকে আমরা এভাবে ব্রাশ হিসেবে ব্যবহার করতে পারি ব্রাশ হিসেবে ব্যবহার করে প্রচুর কাজ করতে পারি এছাড়া গুগলে সার্চ দেন ফ্রি ব্রাশ পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় সাইট এটা এটাকে বলা হয় ব্রাশিজি এখানে প্যাটার্নও আছে ব্রাশিজিতে আপনি প্যাটার্নও পাবেন এটা বন্ধ করে দিই ভারী হয়ে গেছে এখানে দেখেন অনেক ব্রাশ আছে যেগুলোর উপরে প্রিমিয়াম লেখা আছে এগুলো টাকা দিয়ে কিনতে হবে এগুলো ফ্রি না আর যেগুলোর উপরে ওই দেয়া নাই সেগুলো হচ্ছে গিয়ে ফ্রি এখন এখান থেকে আমার কি সিলেক্ট করতে হবে ব্রাশ ব্রাশ এখানে ব্রাশ এই যে ব্রাশে ক্লিক করি এখানে অনেক কিছু আছে ব্রাশটাই আগে দেখি আমরা দেখেন পানির বাবল তাই না আমি যদি একটা বাবল নেই আমার অনেকে ধোঁয়া স্মোক ধোঁয়া তৈরি হয়ে আছে আমার অনেক ডিজাইনে এই ধোঁয়া লাগবে বাবল লাগবে এই জিনিসগুলো লাগবে এগুলা খুব সহজে এখান থেকে আবার সিমেন্টের দেয়াল আছে না এখানে এটা দিলে মনে হয় যে ফাটা মাটি চৌচির হয়ে গেছে এই ধরনের এগুলো রেডি করা আছে এগুলো নিয়ে নিয়ে সবাই বড় বড় ডিজাইনারের যে ডিজাইন করতেছে গিয়ে এগুলোর থেকে নেয় ব্রাশ নিয়ে কাজ করা ব্রাশ প্যাটার্ন টেক্সচার এগুলো নিয়ে এই সাইড থেকেই সব নেওয়া এই সাইডেই সব কিছু আছে অ্যাকশন অ্যাকশন তো আরও এটা আচ্ছা বাবলের ব্রাশ ফ্রি হ্যাঁ। ডাউনলোড এটা ডাউনলোড করে নিয়ে গেলেই ফটোশপে যে এটা অ্যাপ্লাই করা যাবে হ্যাঁ তারপরে ধোঁয়া আরে ধোঁয়া দিয়ে আরো চমৎকার কাজ করা যায় যে এই ধোঁয়াটাই ভালো লাগতেছে আমার আরে দেখবেন যে ধোঁয়া দিয়ে কত চমৎকার কাজ করা যায় হ্যাঁ, আমরা এই লেয়ারটা পরিষ্কার করে নেই এখানে বাবলটা দেবো এখানে দেখেন যে ফটোশপে গিয়ে আমরা যখন ব্রাশ সিলেক্ট করব সিলেক্ট করার পরে ব্রাশ সিলেক্ট করার পরে রাইট বাটনে ক্লিক করার পরে এই সেটিং অপশনে যাওয়ার পরে সেটিং অপশনে যাওয়ার পরে এখানে দেখেন লোড ব্রাশ নামের কোনো কিছু আছে লোড ব্রাশ নামের একটা অপশন আছে তাহলে এখান থেকে আমি ব্রাশ লোড করতে পারি ক্লিক করার পরে হ্যাঁ এখন লোড হ্যাঁ, ডাউনলোড করলাম যে এখানে হয়তো আমি একটা ব্রাশ ডাউনলোড করছিলাম এর আগে এখানে এটা সিলেক্ট করে লোডে ক্লিক করলেই অটোমেটিক এখানে চলে আসবে এটা কোন ব্রাশ এটা হচ্ছে যে এই ব্রাশগুলো যে এই ব্রাশ এই ব্রাশ আচ্ছা, এই ব্রাশটাও এইভাবে ডাউনলোড করছি ওখান থেকেই করছি এটা আমি ওখান থেকে ডাউনলোড করছি এই ব্রাশগুলো আপনারা তৈরি করেও বিক্রি করতে পারেন ওখানে ব্রাশ তৈরি করেও বিক্রি করা যায় বিভিন্ন টেকনিক খাটায় নতুন নতুন ব্রাশ বানায় ওখানে বিক্রি করা যায় ওখানে আপলোড দিবেন প্রতি ফ্রি তারপরে কিছু প্রিমিয়াম দেবেন কিছু ফ্রি দিতে হয় দেওয়ার পর কিছু প্রিমিয়াম দেবেন যেগুলো টাকা দিয়ে কিনতে হবে ডাউনলোড হয়ে গেছে আমাদের শো ইন এ ফোল্ডার এটাকে আমরা কি করবো স্ট্র্যাক করব এটা জিপ ফোল্ডারে আছে আমরা স্ট্র্যাক করে নিই আমি এখানে চলে আসছি তাই না আমরা এখন এখানে দেখাই দিই একে কোথায় যাব সেটিংয়ে যাব লোড ব্রাশেস তারপরে আমরা এখান থেকে দেখাই দেবো কোথায় আছে ডাউনলোডের ভিতরে আছে আমার নন লোডের ভিতরে এই যে ব্রাশ বাবল ব্রাশ এই যে লোড দেখি তো আসছে এখানে এটাকে আমার ছোট করতে হবে কন্ট্রোল জেড থেকে এটা গার্ড করে দিই এটাকে আমি একটু অন্য কালার দিই oh, হ্যাঁ বাবল আসছে না ধোঁয়া দিয়ে বাবল দিয়ে সুন্দর সুন্দর ডিজাইন করতে পারবেন এখানে আরো কিছু বাবল আসছে আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এখানে ভেতরেই আছে এর ভেতরেই আছে যে বাবল তো একটা দেয়নি ওই একটা লোক ব্রাশ সিলেক্ট করার সঙ্গে সঙ্গে অনেকগুলো বাবল আসছে দেখেন অনেক ডিজাইনের বাবল আসছে অনেক আপনি প্রচুর পাবেন কতগুলো বাবল আসছে এক একটা এক এক রকমের ছোট করে দেই লাইক একটা মেয়ে এরকম করে দাঁড়ায় আছে এরকম একটা ইয়ে পাওয়া যায় না ওটাও বানানো যাবে এটা দিয়ে শুধু তাই না আপনারা যে যে মাথার চুল আছে শুধু মাথার চুল চেঞ্জ করে দিতে পারবেন ফ্যাশন দারুণ দেখেন ফ্রি ডাউনলোড এটাও ডাউনলোড দেয় ততক্ষণ ও ডাউনলোড হোক এখানে আমরা আরও কিছু এর ব্রাশ দেখি এটা সিলেক্ট করে দেখি তো এটা কীরকম ব্রাশগুলো বড় বড় অনেক বড় আমার ডকুমেন্টটা বড় নিতে হবে দেখি ইমেজ সাইজ বাড়ায় দেয় তাহলে আর ঝামেলা হবে না ইমেজ সাইজ এখানে করে দেয় কত সেভেন ইঞ্চি করে এই যে দেখেন এটা কি ডাউনলোড হয়েছে হয়েছে কি এটা হ্যাঁ এটাই কি রাইট বাটনে ক্লিক করা সেটিং সেটিংয়ে গিয়ে লোড ব্রাশেস এখান থেকে আমি নতুন যে ব্রাশটা নিলাম এটা সেটিং এটা নিয়ে নিই এটা আসছে অনেক ধরনের ধোঁয়া আসছে এই যে ধোঁয়া দেখছেন ধোঁয়া আসছে এই ধোঁয়া দিয়ে এত চমৎকার কাজ করা যায় চিন্তা করতে পারবেন না ফাইল ওপেন ডেস্কটপে যাই গ্রাফিক ক্লাসেসের ভিতর যাই যাওয়ার পর ইমেজেসের ভিতর যাই কারো ছবি আছে এখানে দেখি তো কারো ছবি পাই নাকি স্যার তো এই ছবিটা নিয়ে আসি কিংবা এই ছবিটা নিয়ে আসতে পারি কিংবা এই ছবিটাও নিয়ে আসতে পারি দেখি এটা নিয়ে আসি এটা নিয়ে আসি একসঙ্গে দুই কাজ করি এই ছবিটাকে কুইক সিলেকশন টুলস দিয়ে সিলেক্ট করা শিখছি আমরা শিখছি না শিখছি তো ঠিক আছে এখান থেকে মাইনাস করে দিলাম এখানে একটু কুইক সিলেকশন দিয়ে দিলাম দেওয়ার পরে এটাকে আমরা রিফাইনে যে নিয়ে গেলাম নিয়ে গিয়ে এখানে একটু স্মুথ বাড়াই দিলাম কিছু করবো না ওকে মাস্ক ঠিক আছে এই যে মাস্ক করলাম মাস্ক করার পরে কি হয় সাদা রং মানে কি যে দেখা যাবে কালো রং মানে কি দেখা যাবে না আচ্ছা আমরা যদি হচ্ছে গিয়া পুরোটাই কালো করে দেই এখন এই মাস্কটা মনে করেন যে পুরোটাই কালো করে দেয় সেক্ষেত্রে কি করব এখানে পুরোটাই একটা কালো করে দিতে দিই দুইভাবেই করি পুরোটাই কালো করে দেই দেওয়ার পরে যদি আমরা ব্রাশ টুল সিলেক্ট করি সিলেক্ট করার পরে যদি এই ধোঁয়াটা নেই যে কোনো একটা ধোঁয়া নেই দেখি সুন্দর একটা ধোঁয়া নেই এই ধোঁয়াটা সিলেক্ট করলাম ঠিক আছে এরকম একটা ধোঁয়া সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে সাদা যদি ক্লিক করি ধোঁয়া ধোঁয়া হয়ে ছবিটা আসবে বুঝতে পারছেন আবার যদি কালোটা দিয়ে সিলেক্ট করি যে মাস্কের উপর সিলেক্ট করার পরে কালো রং দিয়ে যদি দেই এগুলো দিয়ে অনেক কাজ করা যায় দেখি আর ধোঁয়াটা আমার ভালো লাগতেছে না আরো চমৎকার হয় আমি একটা ভালো ধোঁয়া নেই দেখি তো কোনটা ভালো হয় এটা হবে এটা হতে পারে ছোট করে নেই এখানে সাদা রং করবো না ক্যাপাসিটি কি কম আছে নর্মাল আছে হ্যাঁ নিচে একটা ব্যাকগ্রাউন্ড দরকার ছিল নিচে একটা ব্যাকগ্রাউন্ড দরকার ছিল ছবির ভিতরে একটা মজা আসলো না জাস্ট এক ক্লিকের মাধ্যমে আমার হয়ে গেল খালি একটু টেকনিক অ্যাপ্লাই করতে হয়েছে আপনি যেখান থেকে ব্রাশ ডাউনলোড দিলেন ওটা হচ্ছে ফ্রি ব্রাশ ডাউনলোড ওই নাম না এর নাম brush easy brush B R U S H E J Y brush easy আমেরিকানরা জেলে যে বলে আমেরিকানদের ভিতরে কিছু আর কি অন্যরকম টেন্ডেন্সি আছে ওরা কখনো জিরো বলে না ওরা ও বলে জিরো ও বলবে আমাদের অনেক অক্ষরে ইংরেজি অক্ষর ওরা হয় বলে পারবেন এইরকম কাজ ব্রাশ ডাউনলোড করবেন ব্রাশ লোড হ্যাঁ, দেবেন হ্যাঁ, ব্রাশ ইয়ে করবেন এই কাজগুলো করবেন আমি বন্ধ করলাম রেকর্ড হ্যাঁ, হ্যাঁ এতটুকুই করা শেখেন তাহলেই দেখবেন অনেক কিছু